আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা প্রথমেই রয়েছে সংবাদের প্রধান প্রধান শিরোনাম ইরাকের প্রধানমন্ত্রীর পদত্যাগেও সন্তুষ্ট নয় ইরাকের বিক্ষোভকারীরা আফগান শান্তি প্রতিক্রিয়ায় ট্রাম্পের সদিচ্ছার প্রশংসায় পাকিস্তান সুদানে তীব্র আন্দোলনের পর নারী বিরোধী আইন বাতিল এবারে বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন ইরাকের দক্ষিণ অঞ্চলীয় শহর নাজাফে একটি মাজারের প্রবেশ পথে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা শনিবার তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছড়েছেন নিরাপত্তা বাহিনী একদিনের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর নতুন এই বিক্ষোভ আরও রক্তপাতের আশঙ্কা সৃষ্টি হয়েছে বিক্ষোভ প্রশমনে প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহাদি পার্লামেন্টে পদত্যাগপত্র জমা দিয়েছেন তবে একই যথেষ্ট মনে করছেন না সে দেশের বিক্ষুব্ধ মানুষ রাজধানী বাগদাদ সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে কর্মসংস্থানের সংকট নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলতে গত এক সেপ্টেম্বর বাগদাদের রাজপথে নামে কয়েক হাজার বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে ওই বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে গত বুধবার নাজাফে ইরানি দ্রুতাবাসে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেওয়ার পর বিক্ষোভ জোরালো হয়ে ওঠে নিহত হয় প্রায় তিরিশ জন বিক্ষোভকারী এ নিয়ে গত কয়েক মাসের বিক্ষোভে প্রায় চারশো মানুষ নিহত হয়েছে আহত হয়েছে পনেরো হাজার নাজাফে নিহত এক বিক্ষোভকারীর জানাজায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একজন রয়টার্সকে বলেন নিহত ব্যক্তি ইরাকের পতাকা আর ফুল হাতে নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছিল তাকে গুলি করে হত্যা করা হয়েছে তিনি দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন শনিবার পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহাদি এর আগে মন্ত্রিসভা তাকে পদত্যাগের অনুমোদন দেয় তার পদত্যাগপত্র গৃহীত হবে কিনা রবিবার পার্লামেন্টে অধিবেশনে সেই সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে বিক্ষোভকারীদের দাবি মেটাতে এবং সংস্কার উদ্বেগ বাস্তবায়নের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে ইরাকি বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর পদত্যাগকে স্বাগত জানিয়েছে তবে এটাকে যথেষ্ট বলে মনে করছেন না তারা তাদের দাবি রাজনৈতিক ব্যবস্থা ঢেলে সাজাতে হবে বিক্ষোভকারীরা বলছে বিদ্যমান ব্যবস্থা দুর্নীতির মাধ্যমে তাদের দারিদ্র নিম্নজিত করেছে আর মুষ্টিময়ে কয়েকজন নেতাকে লাভবান হওয়ার সুযোগ দিচ্ছে এদিকে শনিবার বিক্ষোভকারীরা নাজাফের মাজারে প্রবেশপথে আগুন দেওয়ার একটি ভিডিও রয়টার্সকে পাঠিয়েছে এদিকে আফগান শান্তি প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদিচ্ছার প্রশংসা করেছে পাকিস্তান শনিবার মুলতানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই নিয়ে কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি তিনি বলেন আফগানিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তালেবানের সঙ্গে পুনরায় সংলাপ শুরুর ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের সদিচ্ছা রয়েছে এটি একটি ইতিবাচক দিক শাহ মাহমুদ কুরেশি বলেন পাকিস্তানের প্রত্যাশা যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যকার আলোচনা শীঘ্রই শুরু হবে এই আলোচনা আফগানিস্তান তথা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়তা করবে আফগানিস্তানের শান্তি ও সৌহার্দ্যপূর্ণ প্রতিষ্ঠায় পাকিস্তানের সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকারও পূর্ণ ব্যক্ত করেন শাহ মাহমুদ কুরেশি এর আগে বৃহস্পতিবার আকস্মিকভাবে আফগানিস্তান সফরে যান ট্রাম্প সফরে ট্রাম্প জানান তালেবানরা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ওয়াশিংটন এখনও তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তিনি বলেন আমরা তাদের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছি আগে রাজি না থাকলেও এখন তারা রাজি হয়েছে আমার মনে হয় এবার ফলপ্রসূ আলোচনা হবে পরে তালেবানের পক্ষ থেকেও কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে অনাষ্টনিক সিরিজ বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয় দুই সালের এগারোই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারের হামলার পর মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো আফগানিস্তানে হামলা চালিয়ে তালেবান সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে তখন থেকেই যুক্তরাষ্ট্র তার মিত্রদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে দলটি দীর্ঘ আঠারো বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে দুই সালের জুন থেকে কাতারের রাজধানী দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করে তালেবান এক পর্যায়ে একটি শান্তি চুক্তির ব্যাপারে একমত হয়ে উভয় পক্ষ তবে ট্রাম্পের আপত্তিতে শেষ মুহূর্তে ওই চুক্তি ভেস্তে যায় সম্প্রতি আফগানিস্তানে মার্কিন সমর্থন পুষ্ট সরকার তালেবান নেতা আনাস হাক্কানি ও অন্য দুই শীর্ষ পর্যায়ের কমান্ডারকে দলটির কাছে হস্তান্তর করে বিনিময়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার দুই অধ্যাপককে মুক্তি দেয় তালেবান এর মধ্য দিয়ে ওয়াশিংটনের সঙ্গে দলটির নতুন আলোচনার বিষয়টি সামনে আসে এর মধ্যে ট্রাম্পের ঘোষণার মধ্য দিয়েই বিষয়টি পরিষ্কার হয় এদিকে তীব্র আন্দোলনের পর জনসম্মুখে নারীদের আচরণ ও পোশাক নিয়ন্ত্রণে প্রণীত জনশৃঙ্খলা আইন বাতিল করেছে সুদান সরকার এরপর বিক্ষোভকারীদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদোক আর আইন বাতিলের ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার আঠাইশ নভেম্বর রাতভর দেশটির রাজধানী খার্তুনে বিজয় উদযাপন করেছেন নারীরা অমর আল বশির সরকারের পতনের পর থেকে সেখানে তার দল ভেঙে দেওয়া ও জনশৃঙ্খলা আইন বাতিলের দাবিতে আন্দোলন চলছিল এর ফলে বৃহস্পতিবার আইনটি বাতিল করে কর্তৃপক্ষ উনিশশো সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন অমর আল বশির প্রায় ৩০ বছর শাসনের পর চলতি বছরে এপ্রিলে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি বর্তমানে সেনা ও বেসামরিক কর্তৃপক্ষের একটি কাউন্সিল দেশটির নেতৃত্ব দিচ্ছে আর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন আবদুল্লাহ হামদক জনশৃঙ্খলা আইনটি নারীকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হতো এই আইনে নারীরা কি পারবে কার সঙ্গে কথা বলতে ও দেখা করতে পারবে চাকরি গ্রহণ করতে পারবে কি না এমন সব নিয়ম ছিল এমনকি প্রকাশ্য ট্রাউজার পরার কারণে নারীদের চল্লিশটি বেতের বাড়ি দেওয়া হতো সুদানের সমাজে উত্তেজনা ও বিভাজন সৃষ্টি করতে এমন আইন প্রয়োগ করা হতো মূলত সমাজে বৈষম্যর জন্য এনসিপিকে দায়ী করে অধিকার কর্মীরা সুদানের বিক্ষোভকারীদের অন্যতম দাবি ছিল জনশৃঙ্খলা আইন বাতিল ও বশিরের রাজনৈতিক দল ন্যাশনাল কংগ্রেস পার্টি এনসিপি ভেঙে দেওয়া দাবি পূরণের খবরে রাজধানীর রাস্তায় নেমে রাতভর উল্লাস করে বিক্ষোভকারীরা সুদানের নতুন সার্বভৌম কাউন্সিলের দুই নারী সদস্যর একজন হলেন আয়েশা মুসা তিনি বিবিসিকে বলেন সাবেক শাসকদের মনোযোগ ছিল নারীরা কোন পোশাক পরল আর তাদের আচরণ কেমন এ সময় নারীদের ট্রাউজারও পরতে দেওয়া হতো না আর অবহেলা করা হতো তাদের শিক্ষা আর স্বাস্থ্য সেবাকে তিনি বলেন এইসব দুর্নীতি বন্ধের সময় এসেছে এর মাধ্যমে নারীদের প্রতি এমন আচরণ বন্ধ করবে সুদান মানবাধিকার কর্মী হালা আল কারিব বলেছেন আইনটি বাতিল ছিল দেশের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই আইনের ফলে ক্ষতিগ্রস্ত ছিল গরিব যুদ্ধ কবলিত এলাকা ও রাজধানীর বাইরের নারীরা তিনি এই বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বলেছেন এমন একটি বৈষম্যমূলক আইনি কাঠামো শেষ করার জন্য আরও অনেক কিছু করার প্রয়োজন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ